Surah Al-Fil بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু In the name of Allah, the gracious, the merciful. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি Have you not considered how your Lord dealt with the people of the elephant? Did he not make their plan go wrong? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন He sent against them swarms of birds, throwing at them rocks of baked clay, leaving them like chewed up leaves.